হ্যালো বন্ধুরা আপনারা আমার সামনে দেখতে পারতেছেন বোয়া বিওয়াই এম ওয়ানের একটি মাইক্রোফোন আর আমি এই মাইক্রোফোনটিকে এখন আপনাদের সামনে আনবক্সিং করব এবং এটির রিভিউ দিব তো চলুন আমরা কাজটি শুরু করি বন্ধুরা প্রথমে আমাদেরকে আমাদের যে বক্সটি রয়েছে এই বক্সটিকে খুলতে হবে তো আমরা বক্সটিকে আনবক্স করে ফেলি তো আমরা বক্সটি খুললাম খোলার পর বসটি থেকে কিছুটা এই ধরনের একটি জিনিস বের হবে বয়া তো আমরা জিনিসটি খুলি খোলার পর প্রথমে যেটি বের হচ্ছে এটি একটি একটি প্যাকেট তো প্যাকেটের ভিতরে তো বন্ধুরা প্যাকেটের ভিতরে এরকম একটা অ্যাডাপ্টার রয়েছে যেটা আমরা কনভার্ট করার কাজে ইউজ করতে পারবো তো এটা রেখে দিই এরপর আমাদের পরে যে জিনিসটা বের হয় এটার ভিতরে আর কিছু নাই তো এরপর এটা বের হলো অনেক বড় তারওয়ালা অনেক বড় একটি ওয়্যার দেওয়া রয়েছে এই বিওয়াইএমওর সঙ্গে তো দেখুন আপনারা এটির সঙ্গে পাচ্ছেন একটি ক্লিপ যেটি দিয়ে আপনারা শার্টের কোথাও লাগাই তারপর কথা বলতে পারবেন আর এখানে উপরে একটু ফর্ম রয়েছে যাতে করে নয়েজটা না আসে এই ফর্ম তো এটি দিলাম আর এটা ক্লিপটা যেটা দিয়ে আপনারা কোথায়ও লাগাই কাজ করতে পারেন এরপর এখানে একটা ব্যাটারি থাকবে এটার ভিতরে একটা ব্যাটারি অ্যাডাপ্টার থাকে ব্যাটারি অ্যাডাপ্টারে দেখি কি ধরনের ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে হ্যাঁ এখানে একটি ঘড়ির ব্যাটারির মতো একটি ব্যাটারি ইউজ করা হয়েছে আপনারা দেখুন আমরা এটিকে আবার ঠিক করলাম এবং এটিতে একটি রয়েছে সুইচ যে সুইচের মধ্যে ক্যামেরা এবং স্মার্টফোনের যে অন অফ সেই সুইচটা হচ্ছে এটা আমরা এটা উপরে অন করলে এটা ক্যামেরার আমরা ইউজ করতে পারবো এবং নিচে দিয়ে আমরা ইউজ করতে পারবো স্মার্টফোন স্মার্টফোনের জন্য তো বন্ধুরা এটি অ্যাডাপ্টারটি এরপর এরপর এরপর রয়েছে একটি জ্যাক যে জ্যাকটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এটি আপনি ক্যামেরা এবং মোবাইলের ইউজ করতে পারেন এই জ্যাকটি ক্লিয়ার করে দেখে দিচ্ছি এটা তো আর এটা হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত মাইক আপনাদের মাইকটা কিছুটা এরকম হবে ফর্ম আছে উপরে একটি আর এই ফর্মটি দেওয়া হয়েছে যাতে করে বাহিরের যে নয়েজটা থাকে সেই নয়েজটা যাতে করে আপনার ভিডিওতে প্রবলেম না করে সেই ইউজ করা হয় তো বন্ধুরা এটাই ছিল আসলে আপনাদের বোয়া বিওয়াই এম ওয়ান আর এটা হচ্ছে যে অ্যাডাপ্টারটি এই এই অ্যাডাপ্টারটি আপনারা কোনো জায়গায় কানেক্টর হিসেবে ইউজ করা যাবে তো বন্ধুরা এখন তো আমরা এই জিনিসটাকে আনবক্সিং করে ফেললাম এখন দেখা যাক এদার এই জিনিসটার ভয়েস কোয়ালিটিটা কীরকম তো চলুন আমরা এই জিনিসটির ভয়েস কোয়ালিটি দেখে আসি তো বন্ধুরা আর এতক্ষণ আপনারা যে মাইকটি দিয়ে কথাটাই শুনলেন বা আমাদের ইউটি শুনলেন সেটি হচ্ছে আপনারা জানেন এটি আমার হ্যান্ডমেড মাইক আমি নিজে বাসাতেই এটি তৈরি করেছি কোনো এটা আমি আরও একটি আগে আমার আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম আমি বাসাতে তৈরি করেছিলাম আর এই ভিডিও এই জিনিসটা কিভাবে আমি বানাইছিলাম বাসায় সেটাও আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমি জানাই দিব হ্যালো বন্ধুরা আপনারা এখন আমাকে শুনতে পাচ্ছেন বয়া বিওয়াই এম ওয়ান এই মাইকটি দিয়ে তো আমি জানি না আসলে এটির ভয়েস কোয়ালিটি কীরকম হবে আশা করছি আগের যে আমার নিজের তৈরি যে মাইকটি ছিল সেটির থেকে বেস্ট হবে কারণ এটি একটি কোম্পানির তৈরি মাইক আর দেখুন এটি হচ্ছে সেই মাইকটি যেটি থেকে রেকর্ড হচ্ছে আপনাদেরকে বুঝাই দিই দেখুন এখন মনে হয় ভয়েসটি আরও সুন্দরভাবে শোনা যাচ্ছে আর এদিক থেকে খুব অল্পভাবে যাতে করে আপনারা বুঝতে পাচ্ছেন যে মাইক এইটি থেকেই কিন্তু আপনারা এখন রেকর্ড হচ্ছে তো বন্ধুরা এটি এপাশে লাগাই দিয়ে আর এই ফর্মটি কিন্তু আপনার ভয়েস কোয়ালিটিকে আরও সমৃদ্ধ করবে কারণ এটি বাইরের নয়েসটিকে নেবে না জাস্ট আপনার ভয়েসটিকে নিয়ে আপনাকে সুন্দর একটি ভয়েস দান করবে আপনার ভিডিওতে আর এই বয়া বিওয়াই এম ওয়ান দিয়েই কিন্তু সকল ইউটিউবারদের যাত্রা শুরু হয় এবং সকল যারা প্রথম থেকে যারা প্রথম প্রাথমিকভাবে যারা স্টুডিও একটি তৈরি করে তাদের জন্য কিন্তু এই বয়া বিওয়াই এম ওয়ানটি অনেক একটি বেস্ট আপনারা দেখছেন হ্যাকিং ও টেকনোলজি আর আমি আছি আকুল বাই ক্যামেরার পিছনে অবশ্যই কেউ নেই আমি নিজেই ক্যামেরা ধরেছি এবং নিজেই ভিডিও করতেছি ভিডিও এডিটটাও আমি নিজেই করব তো দেখতে থাকুন আপনারা আর সাপোর্ট করুন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে আর দেখতে দেখতে আমরা অনেক বড় হয়ে যাব ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা এই ছোট্ট চ্যানেলটি একদিন অনেক বড় একটি চ্যানেলে রূপ নেবে তো বন্ধুরা আজকে এটাই ছিল আমার first review and first unboxing video তো কেমন লাগলো এবং কি কোন জায়গায় আমার ইম্প্রুভ করা প্রয়োজন ছিল সেগুলো আমাকে কিন্তু আপনারা জানিয়ে দেবেন কমেন্ট করুন আর বলুন আমার কোন জায়গায় ভুল ছিল বা কোন জায়গায় কি করা ইমপ্রুভমেন্ট করা উচিত আমি পরবর্তীতে সেগুলো ঠিক করে নিব তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকার ভয়েস কোয়ালিটি কীরকম সেটি আপনারা শুনতে পারছেন তো এটা আপনার উপরে আপনাদের উপরে ছেড়ে দিলাম তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওতে